তো বন্ধুরা এখানে সেই সমস্যাটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে অ্যানালিটিক্সে যাওয়ার পর আমাদের কিন্তু ভিউজ এবং ওয়াচ টাইম দেখেন যে দেখাচ্ছে আর সাবস্ক্রাইবার দেখেন এত দেখাচ্ছে তো এখানে তো এটা আপডেট হয়ে গেছে অ্যানালিটিক্স ট্যাবে তো এটা আপডেট হয়ে গেছে কিন্তু মনিটাইজেশন ট্যাবে কিন্তু এই জিনিসটা আপডেট হয় নাই দেখুন এখানে এখনও আপডেট হয় নাই সাবস্ক্রাইবার কিন্তু তখনই তখনই আপডেট হয়ে যায় কিন্তু ওয়াচ টাইম যেটি রয়েছে এটি আপডেট হয়নি তো এটি কি কারণে হয় সেটি এখন আপনাদের সামনে আমি শেয়ার করব তো বন্ধুরা এই সমস্যাটির সমাধান তেমন কিছু না এবং এই সমস্যাটি এত বড় কিছু না তোমরা বেশি না জাস্ট দুই দিনের মতো ওয়াইট করো ওয়াইট করলেই দেখবে যে তোমাদের যে সমস্যাটি সেটি সমাধান হয়ে যাবে কারণ এখানে তারা আসলে অ্যানালিটিক্সে তো সঙ্গে সঙ্গেই সমাধান মানে যোগ হয়ে যায় জিনিসগুলো কিন্তু যখন ওটা মনিটাইজেশন ট্যাবে যায় সেক্ষেত্রে সাত দিনের ভুল দেখালাম তো সাত দিনের মতো টাইম নেয় যার কারণে সাত দিন পর তোমাদের ওইটা অটোমেটিক হয়ে যায় আর আসলে তারা সাত দিন টাইম নেয় কিন্তু টাইম সাত দিন লাগে না দুই তিন দিনের মধ্যেই তারা আপনাদের এটাকে আসলে ঠিক করে দেয় আর যদি আপনারা খুব দ্রুতই চাচ্ছেন যে আমি দুই তিন দিন ওয়েট করবো না সেক্ষেত্রে আপনারা ফিডব্যাক নামে একটা অপশন আছে স্টুডিওর নিচে দেখবেন ফিডব্যাক সেটিংসের নিতে একটা ফিডব্যাক নামে একটা শব্দ আছে সেখানে ক্লিক করে আপনাদেরকে একটি স্ক্রিন আসবে যেখানে স্ক্রিনশট আপনারা ওই জায়গাটার একটি স্ক্রিনশট দিতে পারবেন তো স্ক্রিনশট দিয়ে তাদেরকে আপনারা ইংলিশে জাস্ট বলে দেবেন যে আমার অ্যানালিটিক্সে আপডেট হয়েছে বাট মনিটাইজেশনে আপডেট হয়নি যার কারণে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারতেছি না তো এই ধরনের ইংলিশে লিখে জাস্ট ওই স্ক্রিনশটটা ওই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট ওইটা দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন দেখবেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের ওইটা অ্যানালিটিক্সে ঠিক হয়ে যায় তো বন্ধুরা সেই ফিডব্যাক না দিয়েও কিন্তু আপনারা যদি দুই দিন ওয়েট করেন সেক্ষেত্রে অটোমেটিক্যালি এটি আপডেট হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিও থেকে একটিও নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গেই থাকবেন আর এইদিকে দেখুন দুটি ভিডিও রয়েছে সেই ভিডিও দুটি দেখে আরও কিছু শিখতে পারবেন আর এইদিকে দেখুন দুটি চ্যানেল রয়েছে চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আর কানেক্টেড হতে পারবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গেই থাকার জন্য